সবাই আমার ফোন করে বলতেছে সজীব জয় নাকি অ্যারেস্ট হয়েছে দেখেছেন মেট্রো রেলের খাম্বা কত লম্বা দেখেছেন পদ্মা সেতুর খাম্বা কত মোটা আমরা যখন আমাদের আওয়ামী লীগ সহ আলোচক টকশোতে জিজ্ঞাসা করি যে কেন অন্যায়ভাবে সাদা পোশাকে তুলে নেওয়া হচ্ছে কেন গুম করা হচ্ছে কেন যারা হামলা করছে তাদেরকে গ্রেপ্তার না করে যাদের উপর হামলা করা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তখন আমরা যদি জিজ্ঞাসা করি যে কেন করা হচ্ছে তখন উত্তর না দিয়ে তারা বলে দেখেছেন মেট্রো রেলের খাম্বা কত লম্বা দেখেছেন পদ্মা সেতুর খাম্বা কত মোটা মানে এই তাদের আলোচনার একটা বিষয়বস্তু গতকাল আমাদের মহিউদ্দিন ভাই শামিম ওসমানকে জিজ্ঞাসা করেছে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে যে কেন নিরপেক্ষ সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচন চাচ্ছে না এখন কেন তারা আগে চেয়েছিল তখন সে হঠাৎ করে বলছে আপনি জানেন বিএনপির সময়ে বাজেট ছিল ষাট হাজার কোটি টাকা এবং আওয়ামী লীগের সময়ে বাজেট ছয় লাখ কোটি টাকা আপনারা বলেন এই অদ্ভুত প্রশ্নের কোনো যৌক্তিকতা আছে যখন আমরা কোনো যৌক্তিক কথা বলছি যখন ন্যায় বিচার ও সুশাসনের কথা বলছি তখন তারা বলছে আপনারা উন্নয়নের বিরুদ্ধে আপনারা দেশের অগ্রগতির বিরুদ্ধে প্রগতির বিরুদ্ধে আরে ভাই একটা অন্যায়ের বিরুদ্ধে বলা উন্নতির বিরুদ্ধে কিভাবে হয় আপনারা উন্নতি এই শব্দটা দিয়ে আমাদের যে সুশাসন ন্যায় বিচার গণতন্ত্র এগুলো কি কিনে নিতে চাচ্ছেন যে এগুলোর উন্নয়নের বিনিময়ে আমরা এগুলো স্যাক্রিফাইস করে দিলাম এইটা কি আপনারা কি উন্নয়ন করেছেন একটা পদ্মা সেতু কয়েকটা কিন্তু প্রশ্ন প্রশ্ন যে আপনার মনে হয় কিনা তত্ত্বাবধায়ক সরকার বেশিরভাগ মানুষ চায় বা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন বেশিরভাগ মানুষ চায় আপনার মনে হয় কিনা আমার আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ উন্নয়ন চায় এবং বাংলাদেশের মানুষ দেখেছে যে বিএনপি শেষ বাজেট ছিল ষাট হাজার কোটি টাকার আওয়ামী লীগের এই বাজেট ছিল ছয় লাখ কোটি টাকা মানুষ তার উন্নয়ন চায় ওই শামীম ওসমান কথা বলবে না ফারুক ভাই কথা বলবে মানে যেমন ইলেকশনই হোক ইলেকশন যেমনই দেখতে চায় কয়েকটা ব্রিজ কালভার্ট কিছু বড় বিল্ডিং এই সব কিছু মিলিয়ে কত লাখ কোটি টাকা হয় সেই লাখ কোটি টাকা দুই বছরে পাচার করা অর্থের সমান না দুই বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয় আওয়ামী লীগের সমস্ত উন্নয়নের সমান না তাহলে চোদ্দ বছর ধরে ক্ষমতায় থেকে যে দলটা উন্নয়নের গল্প শোনাচ্ছে সেটা কেমন উন্নয়ন যখনই আমরা বলছি যখনই তারা কাছে চেপে আটকে যাচ্ছে তখনই তারা বলছে যে এত এত উন্নয়ন করেছে যখনই আমরা বলছি যে পঙ্কজ দেবনাথ কেন পেট্রোল বোমা দিয়ে গান পাউডার দিয়ে নিজের গাড়িতে থাকা মানুষগুলোকে পুরায় মারলো জিজ্ঞাসা করছি তখন তারা বলছে যে আমরা উন্নয়নের বিরুদ্ধে যখন বলছি যে আওয়ামী লীগ কেন আওয়ামী লীগ কেন এটা তদন্ত করলো না যে কেন পেট্রোল বোমা দিয়ে নিজের গাড়ির মানুষকে মারিয়ে ফেললো যখন বলছি কেন তদন্ত করলো না তখন তারা উন্নয়নের কথা বলছে যে এই আওয়ামী লীগ এত এত উন্নয়ন করেছে আরে ভাই উন্নয়ন দিয়ে কি মানুষের জীবন কিনা যায় আমেরিকা থেকে হাসিনা শেখ ফ্লাই করলেন তার একদিন আগের কথা আমি বলি আমেরিকা কিন্তু বিশাল এটা নিয়ে ই হয়ে গেছে চালাচালি চিল্লা চিল্লি হয়েছে এটা নিয়ে প্রচন্ড গসিপ হয়েছে এটা গসিপ না পরবর্তী সময় হঠাৎ করে আমাকে যেদিন উনি ফ্লাই করলেন কয় তারিখে যেদিন ফ্লাই করলেন আপনার কি তারিখটা মনে আছে এখান থেকে ফ্লাই করলো আমার একজাক্ট এই মুহূর্তে চার দিন আগে তিনি ফ্লাই করেছেন ফ্লাই করেছেন ওকে আপনি কি জানেন যেদিন ফ্লাই করেছে তার দুই দিন আগে আমাকে হঠাৎ করে আমি পাঁচ ছয়টা টেলিফোন কল রিসিভ করলাম আপনি কি জানেন এই পাঁচ ছয়টা কলেজ ছিল কোনো বিএনপি না কোনো মানবাধিকার সংস্থা না কারা জানেন আওয়ামী লীগের সিনিয়র লোকজন আমাকে ফোন করলো ফোন করে বললো যে ভাই একটা কথা কি আপনি একটু ভেরিফাই করতে পারেন কি কথা সবাই আমার ফোন করে বলতেছে সজীব জয় নাকি অ্যারেস্ট হয়েছে আমার আমি কিন্তু অবাক হয়ে গেলাম এরা কিন্তু সব আওয়ামী লীগের নেতা আমি বললাম হোয়াট মানে আমি তো জানি না কি বার ছিল শনিবার বারটা ছিল শনিবার শনিবার শুক্রবার অথবা শনিবার শুক্রবার বিকালে বলছে সে অ্যারেস্ট হয়ে গেছে আপনি কি জানেন এই সাবজেক্টটা আমি জানি মানে পহেলা অক্টোবর গ্রেপ্তার হয়েছে আর দোসরা অক্টোবর তিনি দেশ ছেড়েছেন মানে বাংলাদেশ উদ্দেশ্যে ওকে তো বলছে সজীব জয় নাকি অ্যারেস্ট হয়েছে তা আমি বললাম রিয়েলি আমি কি করলাম আমি নিজে আমার অ্যাক্সেস আছে পেশারে আমার অ্যাটর্নিদের অ্যাক্সেস আছে আমি চারিদিকে দেখলাম দেখার পরে আমি বললাম যে না আমি তো কোথাও দেখছি না রে ভাই মানে আমি তো আজাইরা গসেপ নিয়ে কথা বলতে পারবো না কিন্তু আওয়ামী লীগের লোকজনরা নাছর বান্ধা আমার অফিসে এসে হাজির হয়ে গেল ভাই এটা সিরিয়াস জয় অ্যারেস্ট হয়েছে বললাম রিয়েলি তো আমি বললাম যে দেখেন সজীব জয় যদি শুক্রবার অ্যারেস্ট হয়ে থাকে তাকে হয়তো প্রডিউস করবে শনিবার যেটা আমি কম্পিউটারে দেখতে পাবো বা সোমবার বা মঙ্গলবার হাসিনা শেখ খুব নাখোশ এম্বাসির উপরে হাসিনা শেখ প্রচন্ড নাখোশ আপনাদের পিছনে কোটি কোটি ডলার খরচ মানে মিলিয়ন ডলার খরচ করা হয় আপনারা কি করছেন কোন জায়গায় একটা অ্যাপয়েন্টমেন্ট পাইলেন না আমারে কোথাও দেখা করাইতে পারলেন না আমার সোর্স থেকে বলা হয়েছে জয় অ্যারেস্ট হয় নাই তবে জয়ের সাথে যখন তার মা চিল্লাচিল্লি করতেছিল গালাগালি করতেছিল জয় ড্রাঙ্ক ছিল জয় প্রচন্ড ভাবে ড্রাঙ্ক ছিল তার কোন হিতাহিত জ্ঞান ছিল না মায়ের সাথে তার প্রচন্ড ধাক্কা ধাক্কি হয়েছে এখন ধাক্কা ধাক্কি হওয়ার পরে কোন একটা পার্টি কইতেছে পুলিশ কল করা হয়েছে আবার আর একটা ইনফরমেশন আমাকে বলে পুলিশ কল করা হয় না পরে রেগে মেগে উনি হোটেলে চলে গেলেন জয়ের বাসায় আর থাকলেন না যখন থাকলেন না হোটেলে চলে গেলেন হোটেলে চলে গিয়ে উনি বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ এম্বাসির লোকজনদেরকে বলে দিলেন তাকে যেন ডিস্টার্ব করা না সম্মানিত দর্শক মন্ডলী